সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলতে যাচ্ছি গিক র্যাঙ্কিং কিভাবে করাবেন এবং গিক র্যাঙ্ক না করার পিছনে কারণগুলো কি কি এবং আমি আরও বলবো যে গিক র্যাঙ্ক করার পরে গিকগুলো যে হারিয়ে যায় এটার মূল রিজনগুলো কি কি তো আমি এখানে একটা কিওয়ার্ড লিখে সার্চ করছি নাম হচ্ছে ওয়ান ফেজ এসিও যারা এসিও সার্ভিস প্রোভাইড করতেছেন তারা অনেকেই এটার সাথে পরিচিত এবং এটা সবাই জানেন যে এটা কাজটা কি তো এটা হচ্ছে একটা ওয়েবসাইটের ভিতরের কাজ যাবতীয় কাজগুলো করতে হয় যেটা আমরা ওয়েবসাইটের ওয়েস্টেসিও প্লাগ দিয়ে বা র্যাঙ্ক ম্যাথ দিয়ে আর অনেকগুলো প্লাগ আছে যেগুলো দিয়ে আমরা এই কাজগুলো করে থাকি মানে আমি এই কিওয়ার্ডটা লিখে যদি আমি সার্চ করি তাহলে আপনি এখানে দেখতে পারবেন আপনার কম্পিটিশন মাত্র তিন হাজার পঞ্চান্নটা এবার যদি আপনি অনলাইনে দেখেন তাহলে আপনি দেখবেন দুইশো আটত্রিশ জন আপনার প্রতিযোগী এই কাজটা যদি আপনি প্রপারলি পারেন তাহলে কিন্তু অনায়াসে এখানে আসতে পারবেন এবার গিগ র্যাঙ্ক র্যাঙ্কিং নিয়ে যদি আমি বলি হ্যাঁ আপনি গিগ র্যাঙ্ক করাতে পারবেন সবগুলো সবগুলো ক্যাটাগরিতে আপনি গিগ র্যাঙ্ক করাতে পারবেন কিন্তু আপনি যদি নতুন হয়ে থাকেন ফাইবারে ফাইবার এখন অনেক আপডেট হওয়ার কারণে অনেকেরই অর্ডার কম আসতেছে বা অনেকের অর্ডার পড়তেছে না আবার যার পড়তেছে কন্টিনিউসলি পড়তেছে মানে রেগুলার অর্ডার পাচ্ছে তিনি তো এবার কথা হচ্ছে যে তারা কি কাজ করে যে তাদের গিগে অর্ডার কন্টিনিউয়াসলি থাকে এবার ফাইবার আগে যে বাই রিকোয়েস্টের অপশনটা ছিল সেটা তারা অফ করে দিছে এবার ফাইবার যারা এখানে উঠতেছে তাদেরকেই প্রমোট করতেছে মানে ফাইবার এরকম হয়ে গেছে মানে যাদের টাকার দরকার হ্যাঁ তাদের কাছে অর্ডার পড়তেছে না যাদের টাকার দরকার নাই তাদের কাছে অর্ডার পড়তেছে সহজ কথা মানে যে অর্ডার পাওয়ার সে সমানে পাইতেছে আর যে পাওয়ার না পাওয়ার সে পাইতেছে না এবার এখানে এগুলো একটা ম্যাথ মানে আমি যদি বলি এগুলো একটা ম্যাটার করে অর্ডার পাওয়ার পেছনে আর অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে যেমন ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে এক ক্যাটাগরির গিক আরেক ক্যাটাগরিতে চলে গেছে মানে আপডেটের কারণে আপডেট তো শেষ হচ্ছে না ওরা কন্টিনিউয়াসলি একটার পর একটা করতেছে হয়তো দুই তিন মাস পর বা ছয় মাস পর এখানে ভালো পজিশন তৈরি হবে তো যেহেতু এখন নতুন সেলারদের অ্যাকাউন্ট খুব একটা অ্যাপ্রুভ নিতেছে না তো সামনে ফাইবারের ক্যারিয়ার অনেক ভালো আছে আমি মনে করি কিন্তু হ্যাঁ আপনাকে অবশ্যই কোয়ালিটিফুল কাজ শিখতে হবে এবং যে কাজটা আপনি শিখবেন সেটা পরিপূর্ণতা দিতে হবে কাজের যে আপনি এই কাজটা নিয়ে কখনো কোনো প্রবলেমে পড়বেন না এই কাজটা আপনি ভালোভাবে তুলে দিতে পারবেন অর্ডার পড়ার পরে এখানে এসে ক্লায়েন্ট নষ্ট করা যাবে না এবার কথা হচ্ছে এখানে যে কিওয়ার্ডটা লেখে আমি সার্চ করছি অন পেজ এসিও এটা লেখে সার্চ করার পরে আমার এখানে টোটাল প্রথমে চারটা গিক শো করতেছে চারটা গিক এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছেন আপনি চাইলে ভিডিও দিয়ে কিন্তু ভালো র্যাঙ্ক করে আপনি যদি আপনার গিক ইমেজে বা ইমেজের পরিবর্তে যদি একটা ভিডিও দিতে পারেন দেখবেন যে ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট আপনাকে র্যাঙ্ক করাবে গিক এই ভিডিও দেওয়ার কারণে বা ফাইবার ভিডিও দেওয়ার কারণে এবং গিকটা অবশ্যই ইউনিক হতে হবে এখানে দেখেন এই এই চারটা গিকের ভিতরে আমি যদি দেখি দুইটা দেখেন এখানে মূলত ভিডিও আর দুইটা হচ্ছে ইমেজ তো আপনি দেখতেছেন কম্পিটিশন তারাই করতেছে তো এবার ফার্স্টে যে গিকটা আছে এখানে তিনি দেখেন কি খেলাটা খেলছে তো আমি আরও অনেকগুলো কথা বলবো সমস্যা নাই একটু ধৈর্য সহকারে শুনতে হবে কারণ আমি ভাঙ্গে ভাঙ্গে বুঝাইতেছি সেই জন্য আপনাদের একটু সময় লাগতে পারে তো দেখেন আপনাকে ফার্স্ট আপনি যে সার্ভিসটা দিবেন সেই সার্ভিসটাকে প্রথমে মানে টাইটেলে আপনাকে পরিষ্কার করে লিখতে হবে আপনি একজাক্টলি কি সার্ভিস দিতেছেন সেটা সম্পর্কে একটা পরিষ্কার কথা লিখতে হবে তো এখানে দেখেন টাইটেলটা তিনি ওয়ার্ড ট্রেজ উল্লেখ করছে ওয়াইস এসিও অন পেজ এসিও এখানে দেখেন মোটামুটি কয়টা তিনি কিওয়ার্ড র্যাঙ্ক করেছে আপনি যদি স্কেমা মার্কআপ লেখেও সার্চ করেন তাকে খুঁজে পাওয়া যাবে ওয়ার্ড প্রেস ওয়েস্ট এসিও লেখে যদি সার্চ করেন তাকে খুঁজে পেতে পারেন কোনো না কোনো পেজে আবার ওয়ান পেজ এসিও লেখে যদি সার্চ করেন তাহলে তাকে খুঁজে পাবেন তো এখানে তিনি যেটা করছে একটা টাইটেলের ভিতরে তিনি চারটা পাঁচটা কিওয়ার্ড মানে মাল্টিপল কিওয়ার্ড ব্যবহার করছে এবার তার টার্গেট কি আমি যদি একটা পেজে আমি যদি র্যাঙ্ক না করতে পারি আমার আরেকটা পেজে বা আরেকটা কিওয়ার্ডে আমার আরেকটা পেজে কিন্তু র্যাঙ্ক করবে সেটা হতে পারে স্কিমা স্কিমা মার্কআপ এটা লিখে যদি আপনি সার্চ করেন না তাহলে আরেকটু পরিষ্কার আপনি বুঝতে পারবেন আমি এটা একটু লিখে আমি সার্চ করে আপনাদেরকে দেখাই তো এখানে দেখেন কম্পিটিশন কীরকম আছে মাত্র ছয়শো কম্পিটিশন মাত্র ছয়শো ঠিক আছে দেখেন এখানে কিন্তু তিনি দুই নাম্বারে কয় নাম্বার আছে প্রথম পেজের এক দুই তিন চার পাঁচ ছয় সাত নাম্বারে আছে তার মানে কি বুঝলেন আপনি তার মানে বুঝলেন তিনি যে কিওয়ার্ডগুলো দিয়ে প্লেসমেন্ট করতেছে সেই কিওয়ার্ডগুলোর প্রথমে তিনি হাই কম্পিটিশন দিছে তারপরে দিছে কি লো কম্পিটিশন হাই কম্পিটিশন কোনটা হাই কম্পিটিশন ধরেন ওয়ান পেজ এসিও বা ওয়ার্ডপ্রেস ওয়েস্ট এসিও দিয়ে যদি আপনি সার্চ করেন তাহলে দেখতে পারবেন যে কত আছে এটার প্রতিযোগী দেখেন এক হাজার তার মানে তিনি যে কিওয়ার্ডগুলো নিছে সেই কিওয়ার্ডগুলো প্রতিটারই সার্চ ভ্যালু কিন্তু খুবই কম মানে কম্পিটিশন খুবই কম একদম কম্পিটিশন কম তো এখানে দেখেন তিনি ওয়ার্ডফ্রেস এসিও e মানে ওয়ার্ডফ্রেস ওয়েস্ট এসিও এখানে একটা কিওয়ার্ড ওয়ান পেজ এসিও এটা হচ্ছে তার main keyword then and schema markup এখানে হচ্ছে আরেকটা কিওয়ার্ড তো আপনি যদি আবার লেখেন WordPress based SEO on page SEO WordPress based on page SEO এটা লিখেও তাকে খুঁজে পাবেন তার মানে তার টার্গেট হচ্ছে কি আমার একটা কিওয়ার্ডটা যদি র্যাঙ্ক না করে তাহলে আরেকটা কিওয়ার্ডটা যেন মানুষ আমাকে খুঁজে বের করতে পারে তো আপনি চাইলে এরকম মাল্টিপল কিওয়ার্ড দিয়ে আপনি আপনার গিকগুলো তৈরি করতে পারেন এতে দেখা যাবে আপনার র্যাঙ্কিংটা খুবই বেটার হবে এবার সেকেন্ডটাতে যদি যাই ইমেজটা ইমেজটা যদিও খুব একটা ইউনিক হয় নাই কিন্তু আসলে দেখতে খুবই ভালো লাগতেছে এই সাইডে কাটা পড়ছে তারপরে দেখতে খুব একটা ভালো লাগতেছে আর এখানে কিন্তু একশো কিলোমিটার দূর থেকেও যদি কেউ তাকায় তিনি কিন্তু দেখতে পারবে এসিও অপটিমাইজেশন e এই কথাটা কিন্তু তিনি পরিষ্কার করে বুঝতে পারবে এখানে আরও মাঝখানে কিছু জিনিস দিছে এগুলো বোঝার জন্য খুবই বেটার হবে তো এবার আসেন ডেসক্রিপশনের খেলটা দেখাই do you want to increase website ranking একটা কিওয়ার্ড অর্গানিক ট্রাফিক এখানে দেখেন এই কথাগুলো তিনি বড় করে লিখে দিছে হ্যাঁ ওয়ান পেজ এসিও প্রথম লাইনে আমি আগেও বলছিলাম এই কথাগুলো আমি অনেকবার বলছি অনেক ভিডিওতে যে আপনি যেখানেই ডেসক্রিপশন লেখেন না কেন আপনার গিগ ডেসক্রিপশনটা যদি আপনি প্রপারলি এসিও e করতে চান তাহলে ফার্স্টে ফার্স্টের লাইনে ডেসক্রিপশনের ফার্স্ট লাইনে আপনাকে আপনার মেন কিওয়ার্ডটা র্যাঙ্ক করাইতে হবে মেন কিওয়ার্ডটা কি অন পেজ এসিও এটা কোনো না কোনোভাবে আপনাকে প্লেসমেন্ট করতে হবে অবশ্যই এটা অর্থবোধক হতে হবে ঠিক আছে এটা দেওয়ার পরে তারপরে দেখেন আবার অনেক কিছু লেখছে লেখার পরে আবার দেখেন এখানে কি করছে ফ্রেস ওয়েস্ট ওয়েস্ট এখানে একটা কিওয়ার্ড দিয়ে দিছে আবার অন ফেজেসি এখানে একটা কিওয়ার্ড দিছে যেখানে কিওয়ার্ড দিছে যেখানে তিনি কিওয়ার্ডগুলো প্লেসমেন্ট করছে সেটা কিন্তু বোল্ড করে দিছে তার মানে ফাইবারের অ্যালগোরিদমকে বুঝাইতেছে দেখো মামা এইগুলো দিয়ে আমাকে র্যাঙ্ক করাও বুঝতেছেন ব্যাপারটা আপনি যেখানে কিওয়ার্ড ব্যবহার করবেন আপনার মেন কিওয়ার্ড হোক অথবা মাল্টিপল কিওয়ার্ড হোক সেটা অবশ্যই কিন্তু আপনাকে সেটা গুগল মামাকে অথবা আপনার ফাইবার মামাকে পরিষ্কারভাবে বইলা দিতে হবে হ্যাঁ বুঝাইতে হবে যে মামা দেখো এখানে বাইনার প্রতি একটু সহানুভূতিশীল হও কারণ বাইনা এই কাজগুলো করছে তোমার জন্য তুমি একটু আমাকে তুলে দাও তো এই হচ্ছে কাহিনী এবার পয়েন্ট এখানে তিনি একটা জিনিস করছে সেটা হচ্ছে তিনি সব জায়গায় দেখেন কিওয়ার্ড প্লেসমেন্ট করার দান্দা সব জায়গায় কিভাবে ওয়ান পেজ এসিও অপটিমাইজেশন এই একটা কিওয়ার্ড এটা বোল্ড করে দিছে আবার দ্বিতীয় মানে দ্বিতীয় তৃতীয় লাইনের ডেসক্রিপশনের মানে এটা সার্ভিস ডেসক্রিপশনের প্রথম লাইনে এটা দিছে আবার ওয়ার্ডপ্রেস ওয়েস্ট এসিও এখানে কিন্তু এটা বোল্ড করে দিছে ঠিক আছে এটাও একটা কিওয়ার্ড তাকে আমি আগেও বলছি আপনারে দেখছেন সেভাবে তারা এটা অ্যাড করতেছে তারপরে ফোকাস কিওয়ার্ড এটা তার মেন কিওয়ার্ড না তারপরে অপটিমাইজেশন যেখানে যেখানে তিনি কিওয়ার্ড মনে করছে বা তার ভাল লাগছে যে এই কিওয়ার্ডটা আমাকে ফাইন্ড আউট করলে বেটার লাগবে তিনি সেখানে সেখানে কিন্তু এখানে এটা বোল্ড করে দিছে হ্যাঁ বোল্ড করে যদিও দেখতে খুব একটা ভালো না কিন্তু আসল কথা হচ্ছে তার দান্দা হচ্ছে র্যাঙ্ক করানো এখানে দেখেন scam schema markup scheme schema markup এখানে দেখেন তিনি এখানে এই কিওয়ার্ডটা যখন ধরছে তিনি দেখেন সাথে সাথে কি করছে এখানে বোল্ড করে দিছে বাকি কিন্তু তিনি চাইলে কিন্তু সবগুলো দিতে পারতো কিন্তু দেয় নাই কিন্তু এটাকে মানে গু মানে ফাইবারের অ্যালগোরিদমকে কানে ধরে বোঝানো দেখো মামা এটা দিয়ে র্যাঙ্ক করাইতেই হবে বুঝতেছেন ব্যাপারটা এবার দেখেন আবার Google analysis set up Google analysis এটা লেখে কেউ সার্চ করতে পারে আবার টেকনিক্যাল এসিও এই কথাটা দেখেন প্রথম লাইনে দিয়ে এটা আবার বোল্ড করে দিছে মানে robotic text robotic T X T এখানে একটা কিওয়ার্ড তিনি সেট করছে মানে এই গিকের মানে ডেসক্রিপশনের ভিতরে তিনি অনেকগুলো কিওয়ার্ডকে প্লেসমেন্ট করার চিন্তা ভাবনা করছে অনেকগুলো কিওয়ার্ডগুলো প্লেসমেন্ট করছে ঠিক আছে কিন্তু তার মেন টার্গেট ছিল কিন্তু চার পাঁচটা জায়গায় ওয়ান পেজ এসিওটাকে তুলে ধরবে তিনি কিন্তু সেটা করে ফেলছে এবার যদি আপনি তার প্রাইসিংয়ে আসেন অথবা আপনি যদি নিচের দিকে আসেন একটু এগুলো আসলে আপনাদের দেখানোর জন্য এখানে আমি তাকে কোনো ব্র্যান্ডিং করতেছি না বা তিনি যে এখানে প্রফেশনাল সেটা আমি দেখাইতে চাচ্ছি না তো এখানে দেখেন তিনি প্রথমে কী করছে schema markup technical SEO WordPress based SEO দেখেন তিনি যে ট্যাগগুলো দিছে উপরে সেই ট্যাগগুলো কিন্তু এখানে প্লেসমেন্ট করছে দেখেন এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এগুলো আপনাকেও এখানে প্লেসমেন্ট করতে হবে এবার প্রাইসিংটা দেখেন ওয়ান পেজ এসিও কথাটা আছে তারপরে এখানে আরও কিওয়ার্ড আছে ওয়ান পেজ এসিও প্রতিটা জায়গায় টেকনিক্যাল এসিও স্কেমা মার্কআপ এগুলো কিন্তু প্রতিটা জায়গায় কিন্তু সেট করছে এবার যদি আপনি একটা জায়গায় যদি এখানে ইয়া করেন আপনি কতগুলো জায়গায় ওয়ান পেজ এসিও করছে সেটা আপনি দেখতে পারবেন যেমন ওয়ান পেজ এই কথাটা লিখলেও হয়তো হবে না কারণ হচ্ছে কি এখানে কোনো কোনো জায়গায় তিনি সংক্ষিপ্ত রূপ ব্যবহার করছে কন্ট্রোল এফে ক্লিক করেন কন্ট্রোল সিতে কপি করেন কন্ট্রোল এফে ক্লিক করেন হ্যাঁ করে করলেই দেখবেন যে আরও কয়েকটা জায়গায় আছে কিনা সেটা আপনি এখান থেকে ফাইন্ড আউট করতে পারবেন প্রথমে দিছে কিন্তু এগুলো দেখতে পারবেন না এই যে দেখেন একটা ই দিয়ে দিছে না সেই জন্য আপনি বুঝতে পারবেন না কিন্তু তার টার্গেট কিন্তু মেন জায়গায় বুঝছেন ব্যাপারটা তো এইভাবে তিনি কাজগুলো করছে এবার আসেন গিক র্যাঙ্ক হারায় কেন গিক র্যাঙ্ক হারায় মূলত ইমেজের কারণে ইমেজের কারণে এবং ধরেন আপনার গিকটা হুট করে র্যাঙ্কিংয়ে চলে আসছে আপনি কোনো কিছু ভিতরে কোনো ইনফরমেশন আর মানে সেট করতে পারেন আপনার গিক ডেসক্রিপশনের ভিতরে কোনো ইনফরমেশন অ্যাড করতে পারে নাই গিকটা হুট করে ফার্স্টে চলে আসছে ফার্স্টে চলে আসার পরে তো বায়াররা দেখতেছে মানে অডিয়েন্স দেখতেছে দেখবেন যে হুট করে পাঁচশো এক হাজার ইমপ্রেশন হচ্ছে হওয়ার পরে তার দুই তিন দিন পরে আপনার গিকগুলো উদয় হয়ে যাচ্ছে কারণ হচ্ছে কি বায়াররা দেখার পরে তাদের মূল্যমান যে জিনিসটা মানে তার যে গোলটা তিনি কি চাচ্ছে সেটা আপনি আপনার ডেসক্রিপশনের ভিতরে তুলে ধরতে পারেন নাই সেই জন্য কিন্তু তিনি এখান থেকে গিকটা অর্ডার না করে মুভ করে চলে যাচ্ছে যদি ওই পাঁচশো জনের ভিতরে একজন অর্ডার করতো তাহলে আপনার গিকটা আবার প্রথম প্রথমের দিকে আর একটু এগিয়ে যেত বুঝতেছেন ব্যাপারটা মানে ওইখানে তিনি দেখে তার মনে হচ্ছে যে না এখানে মানুষ স্পেন্ড করতেছে সময় কিন্তু এখানে প্রয়োজনীয় তথ্য পাচ্ছে না বা তার যে কাঙ্ক্ষিত জিনিসটা দরকার সেটা পাচ্ছে না সেজন্য কিন্তু তিনি মুভ করে অন্যদিকে চলে যাচ্ছে বা আরেকটা গিকে অর্ডার করতেছে যখন আপনার গিক থেকে ট্রাফিক আরেক জায়গায় চলে যাচ্ছে তখন আপনার গিকটাকে ফাইবারের অ্যালগোরিদম বলতেছে যে রে মামা তো এই এখানে যাচ্ছে যাওয়ার পরে তো অর্ডার করতেছে না তার মানে এই গিকটা কোয়ালিটিফুল না তাহলে এটাকে একটু পিছনের দিকে দিয়ে দিই যারা অর্ডার বেশি মানে যাদের অর্ডার বেশি পড়তেছে তাদেরকে ফার্স্টে নিয়ে যাচ্ছে সিস্টেমটা এরকম ঘুরে গেছে উলট উলট পালট বুঝতেছেন ব্যাপারটা এখন এখানে টেকনিক হচ্ছে আপনার যখন অর্ডার ধরেন আপনার গিকে ভালো ইমপ্রেশন হচ্ছে তখন দান্দা করতে হবে যে ফুটুস করে দুই একটা রিভিউ নিয়ে ফেলতে হবে রিভিউ নিলে আপনার গিকটা উপরের দিকে শোষ করে চলে যাবে এবার কথা হচ্ছে রিভিউ যে নেবেন রিভিউর জন্য কিন্তু আপনার গিক র্যাঙ্ক হারায় ফেলে তো প্রচুর ঝামেলা এবার রিভিউর জন্য র্যাঙ্ক হারায় ফেলে বলতে কীভাবে সেটা আপনি এমন মাসের কাছ থেকে রিভিউ নিলেন সেটা ফেক রিভিউ দিল সেটা আপনি দশ ডলার নেন বিশ ডলার নেন কিন্তু লাস্টে দেখা গেল ওইটা আপনাকে হয়তো তারা তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নিতেছে না কিন্তু তারা ধরে ফেলছে যে আপনি এটা ফেক রিভিউ নিতেছেন রিভিউ নেওয়ার পর থেকে আবার কমতেছে আবার অনেক সময় কি অনেক রিভিউ বিক্রেতারা তারা করে কি হিডেন যে রিভিউটা থাকে যেটা গোপন রিভিউ যেটা থাকে চব্বিশ ঘন্টা পর এটা দেওয়া যে দরকার আছে সেটা তারা পরে দেয় না না দিলে কি হয় আপনি যে রিভিউ নেন সেটাতে তেমন কোনো ফল আসে না তো এই হচ্ছে কাহিনী এবার অনেকে আছে যারা ভিজিটরের জন্য মনে করেন ভিজিটর পাঠাচ্ছে ভিজিটর পাঠাচ্ছে অর্ডার করতেছে না তাহলে তো লাভ নেই তো আপনি অনেকগুলো সিস্টেমে সিস্টেমে বা আপনি র্যাঙ্ক করে দিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কেয়ারফুলি কাজগুলো করতে হবে তো যাই হোক অনেক কিছু আছে যেটা শেয়ার করা পসিবল হয় না কারণ বাধাবাধ্যকতা থাকে আমাদের যেহেতু <laughs> আমি অনলাইনে নিজেও কোর্স করাই পাশাপাশি অনেকেই কোর্স করায় তো দেখা যায় অনেক কিছু বল বলতে চাইলেও বলতে পারি না কেন কারণ অনেকে এসে মেসেজ করে ভাই এগুলো কেন বলে দেন ঠিক আছে এগুলো কেন বলেন তার আসল কথা হচ্ছে যতটুকু বুঝতেছি মানে বুঝাই বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে তো বা আমি নিজে বুঝছি যে এগুলো কেমনে কি করতে হবে তো আমি সংক্ষিপ্ত যতটুকু ট্রাই করি আপনাদেরকে হেল্প করার যে কথা হচ্ছে আপনাদের যে আমি কাজ শেখাবো বা আমি কাজ শিখাইতেছি অনলাইনে হোক এখানে কথা হচ্ছে আপনার রিজেক্ট আমি নিতে পারবো না আমার রিজেক্ট আপনি নিতে পারবেন না হ্যাঁ আপনার যদি একটু বুকারে আসে তো আপনি উঠে আসেন সমস্যা কি আপনার একটা জায়গা তৈরি হইলো ভবিষ্যতে দেখা যাবে আপনি আরেকজনকে হেল্প করবেন এইভাবে হেল্প কিন্তু করতে পারবেন তো কথা হচ্ছে যে ওই চিন্তা অনাচেতন ওই চিন্তা চেতনা করে তো আর ভিডিও বানানো যাবে না আমি যেরকম ইনফরমেশন শেয়ার করি সবার সাথে আসলে জানি না কেউ খোলামেলা এত কিছু শেয়ার করে কি না তারপরেও আমি অনেকেরই কম মেসেজ পাই ফোন পাই পাই এগুলো বললেন না এগুলো প্রিমিয়াম কোর্সের ভিতরে পরে আপনি এগুলো কেন শেয়ার করেন এগুলো আসলে ঠিক না হ্যাঁ তো আপনি এগুলো হাইড করে দেন অনেকেরই আসলে এগুলো কল করে বলা হয় তো আসলে আপনার আমার সাবস্ক্রাইবার যেগুলো আছে বা আমার ওইখানে অনেক ফ্রি স্টুডেন্ট আছে যাদেরকে আসলে সত্যি কথা ভালোবাসি বিদায় কিন্তু আমি এগুলো শেয়ার করি এখন আপনারা কি মনে করবেন সেটা জানি না কিন্তু হ্যাঁ আপনারাও অনেকে আছেন কিন্তু অনেক কৃপণ হ্যাঁ আমার ভিডিওতে কিন্তু পার মান্থে দেখা যায় যে এক লাখ বিশ হাজার তিরিশ হাজার মানুষ কিন্তু ভিউ হয় বা দেখে কিন্তু যথেষ্ট কিন্তু সাবস্ক্রাইব করে না বা ভিডিওগুলো শুধু ইনফরমেশন নেয় আপনারা কিন্তু স্বার্থপর আছেন ঠিক আছে তো এগুলো করে দিয়েন কি পুনরত করা যাবে না ঠিক আছে এই কথায় আছে না ওর যাই হোক নাই বললাম তো এটা থেকে দূরে থাকেন হ্যাঁ সবাই সবার প্রতি সহানুভূতিশীল হই তাহলে সবাই আমরা কিন্তু আস্তে উপরের দিকে যেতে পারবো অবশ্যই ভিডিওটা শেয়ার চাই যদি আপনার মনে হয় যে এখানে পর্যাপ্ত ইনফরমেশন আছে এবং আপনি কোনো কিছু শিখতে পারছেন তাহলে অবশ্যই শেয়ার করবেন না করলে আপনি দেখতে থাকেন ভিডিও পরবর্তীতে শেয়ার করে নিন সমস্যা নেই ওকে আজকের মতো তাহলে আমি বিদায় নেই দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ